আর ক্যাপশনে লেখে উইথ মাই জান উইথ মাই কলিজার টুকরা এরকম ক্যাপশন আছে না নাই আর এই যে যুবকগুলো দেখতেছেন এখানে এ বেশিরভাগ বদমাইশের হাড্ডি তো এরা কি করে জানেন ওরা আবার ওই ভাইয়ার আইডিতে অ্যাকসেপ্ট মানে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে তো সব টাইম শো হয় এই যুবকগুলো আবার কমেন্ট করে কি নাইস গো ভাবি হ্যাঁ হোয়াট অ্যামেজিং পিকচার গো ভাবি আর এই যে স্বামীগুলো আছে কতটা বোকা কতটা আবুল হলে এগুলো করতে পারে এই স্বামী আবার ওই যুবকে রিপ্লাই করে থ্যাংক ইউ ভাইয়া নিজের বউকে অন্য পুরুষের সামনে শো করে অন্যর সামনে প্রেজেন্ট করে উপস্থাপন করে এরকম লোক আমাদের সমাজে আস না নাই ডেফিনেটলি আছে আপনি বললেও আছে না বললেও আছে এখন সবচেয়ে বড় প্রবলেম হয়ে গিয়েছে এইটা বাংলাদেশে যে বিবাহের অনুষ্ঠানগুলো হয় এটা খাওয়ানোর অনুষ্ঠান আমার কাছে কম মনে হয় বউ দেখানোর অনুষ্ঠান আমার কাছে বেশি মনে হয় সুন্দর একটা যেমন আমাকে আপনারা স্টেজ করে দিয়েছেন বিশাল বড় স্টেজ এক্স্যাক্টলি বিয়ের বাড়িতে দেখবেন বউকে সুন্দর একটা স্টেজের ভিতরে বসিয়ে রাখা হয় যার মন চায় সে দেখে যার মন চায় সে সেলফিও তোলে ছবিও তোলে এটা মনে হয় গ্রামগঞ্জে নাই আরে নাই নাই আছে আছে আচ্ছা বলেন শহরে গেছেন কে কে দেখি হাত তুলে সবাই শহরে গেছেন নাকি মার্শাল্লাহ আচ্ছা হাত নামা ছোট্ট আচ্ছা শোনেন শোনেন কেউ কথা বলবেন না আমি বলি আমাকে বলতে দেন আপনারা দেখবেন শহরে যে বিয়েগুলো হয় বর্তমান আমি দেখতে পাচ্ছি শহরের যে বিয়েগুলো হয় এটা গ্রামের বিয়ের চাইতে আরো মারাত্মক বড় ফেতনার বিয়ে এর কারণটা কি জানেন আপনারা শহরে গিয়ে দেখবেন যে বিয়ের যেদিন বিয়ে হবে সেই দিন একটা ফটোগ্রাফার আসে লাইটম্যান আসে সব আসে একটা সেট নিয়ে আসে আর যিনি বউ তিনি একটা লাল বেনারসির শাড়ি পরে রাস্তার মাঝখানে লাইটিং করে ফটোশুট করে কি এরকম আছে না নাই আচ্ছা একটি একটি লজিকে আসেন প্রিয় ভাইরা এই যে আপনার বউটাকে ছবি তোলার জন্য আপনি ফটোগ্রাফার ভাড়া করলেন একজন ফটোগ্রাফার হচ্ছে আপনার বইয়ের জন্য নিঃসন্দেহে এমন একজন পুরুষ যে পুরুষ আপনার বউকে দেখা সম্পূর্ণ হারাম কথা বলেন ঠিক কিনা এখন কি হচ্ছে দেখেন ফটোগ্রাফার আসছে লাইটম্যান আসছে ফোকাস করছে একদম বইয়ের চেহারার দিকে তো আপনার বইয়ের চেহারা দিকে অন্য পুরুষটা স্বাদ নিচ্ছে আচ্ছা as a male as a as a Muslim আপনি আমাকে জবাব দেন আপনার বউ অন্য কোনো পুরুষ দেখবে এটা কি ভালো কাজ না হারাম কাজ এটা কি হালাল না হারাম আপনি এখন খেয়াল করেন আমাদের এই গ্রামগুলোতে সবচেয়ে বড় আফসোসের বিষয় লাগে আমার এইটা যে আজকে আমাদের সমাজের ভেতরে পরিবারের ভেতরে স্বামী যেমন তার বউকে দেখতে পারে স্বামীর ভাইও তার ভাবিকে দেখতে পারে আপনারা এত মরা কেন জোরে বলতে হবে ঠিক কিনা এটাকে কোনো ম্যাটারই মনে করা হয় না বলে ইয়ে ক্যা হ্যাঁ ইসমে পর্দা কেন কি ক্যা বাত হ্যাঁ ये तो मेरा भाई जैसा है भाई হ্যাঁ ভাই जैसा है ঠিক है কিন্তু যখন দিনের বেলা বলে ভাবি আপনাকে আমি মায়ের মতো দেখি ভাবি কিন্তু রাতের বেলা যখন ঘুমাতে যায় বাজে চিন্তা ভাবিকে নিয়ে করতে করতে ঘুমায় ডেফিনেটলি এটা রাইট কথা এটা রাইট কথা এই জন্য প্রিয় ভাইয়েরা বিয়ের সময় হোক অন্য সময় হোক নিজের বউকে কখনো পৃথিবীর কোনো অন্য পুরুষ দেখতে পারবে আর দুঃখের কথা কি বলবো ভাই ফেসবুক বাংলাদেশে আছে না নাই এখানে হয়তো বা কেউ চালায় না মনে হয় এখানেও চালায় নাকি তো চালানোর সময় দেখা যায় অনেক লোক নিজের বইয়ের সঙ্গে প্রোফাইল পিকচার শেয়ার দেয় আর ক্যাপশনে লেখে উইথ মাই জান উইথ মাই কলিজার টুকরা এরকম ক্যাপশন আছে না নাই আর এই যে যুবকগুলো দেখতেছেন এখানে এ বেশিরভাগ বদমাইশের হাড্ডি তো এরা কি করে জানেন ওরা আবার ওই ভাইয়ার আইডিতে অ্যাকসেপ্ট মানে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে তো সব টাইম শো হয় এই যুবকগুলো আবার কমেন্ট করে কি নাইস গো ভাবি হ্যাঁ হোয়াট অ্যামেজিং পিকচার গো ভাবি আরে যে স্বামীগুলো আছে কতটা বোকা কতটা আবুল হলে এগুলো করতে পারে স্বামী আবার ওই যুবককে রিপ্লাই করে থ্যাংক ইউ ভাইয়া আছে না নাই আল্লাহ আপনাদের সবাইকে এই ফেতনাগুলোর থেকে বাঁচায় দিক জোরে করা আমি সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে আমাদের সমাজে হারাম কাজগুলো আমরা এমনভাবে করতে শুরু করেছি হারাম যা আমরা করছি এটার কোনো রিয়েলাইজেশন আমাদের ভেতরে নাই চিল্লা থেকে কিনা হারামকে যদি কেউ হালাল মনে করে করে এটা হবে this is the sign of কেয়ামা কেয়ামত যদি সন্নিকট হয়ে গিয়েছে আজকের যুব সমাজ স্বামীরা নিজের বউকে প্রকাশ্যে দেখে প্রমাণ করে দিয়েছে কেয়ামত আমাদের অতি সন্নিকটে চলে এসেছে কণ্ঠে কেয়া আল্লাহ আমাদেরকে এই ফেতনার থেকে বাঁচায় দিক জোরে করা আমিন তাহলে আজকে যাদের বউ আছে আর যাদের বউটাও কেউ নাই তারা সকলে নিয়ত করছি আমার বউকে আমি দেখব পৃথিবীর কেউ আর দেখবে না না বলতে হবে ইনশাআল্লাহ আচ্ছা আজকে বউ আছে কারা দেখি হাত তুলেন তো কি কারো বউ নাই ইন্নালিল্লাহ বউ নাই দেখছি কারো আয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা হাত নামান হাত নামান এবার যাদের বউটো কেউ নাই সিঙ্গেল পার্টি হাত তুলো আচ্ছা আচ্ছা আচ্ছা সবার দুঃখ আমি বুঝতে পারছি হাত নামা আল্লাহ যারা সিঙ্গেল বউটো কেউ না তাদের সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিও যারা আমিন কষ্ট